আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু সুপ্রস্তুতা মণ্ডলী রেজাল করিম আবরারের জবাব সিরিজ আজকে নয় এবং আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব মাওলানা রেজাল করিম আবরারের ওস্তাদ তার বইয়ে জৈফ এবং জাল হাদিস সমূহ যেহেতু মুজাফরিন হোসেনের বইয়ের মধ্যে কিছু তাদের দৃষ্টিতে তাদের তাহাকিকে হাদিস জৈব জাল থাকার কারণে রেজাল করিম আবরারদের তরফ থেকে বারবার একটা অভিযোগ আসছে যে মুজাফর বিন মোহাসেন হাফেজাহুল্লাহ তিনি নাকি একজন দাজ্জাল একজন কাজজাব একজন মিথ্যুক তাই আমরা তাদের স্ট্যান্ডার্ডটি মেপেই রেজাল করিম আবরারের ওস্তাদ মাওলানা আব্দুল মতিন সাহেব যে বইটা সংকলন করেছে আসলে মুজাফর বিন মোহসেনের বই জব দেওয়ার চেষ্টা করেছে বইটার মধ্যে তবে একজন নয় পাঁচ পাঁচজন আলেম মিলে মুজাফর বিন মোহসেন হাফিজাল্লাহর জাল হাদিসের বইটার জব দেওয়ার চেষ্টা করেছে তারপরে সম্পূর্ণভাবে জব দিতে পারেনি যৎসামান্য কিছু জবাব দেওয়ার ব্যর্থ চেষ্টা করেছে তাই তারা যে স্ট্যান্ডার্ডে দাঁড়িয়ে তার আলোচনা করছে আমরা সেইভাবেই তাদের এই মিথ্যা এবং জাল হাদিস যে তারাও রচনা করেছে এবং অনুবাদে ভুল কারচুপি এক হাদিসের ইবারত আর এক হাদিসে লাগিয়ে দেওয়া সবগুলো ধারায় পর্যায়ে আমরা দেখব কেননা রেজাল করিম আবরা যে স্ট্যান্ডার্ডে মুজাফরকে মাপছে আমরাও একইভাবে রেজাল করিম আবরার না তার উস্তাদকে আমরা মেপে দেখি আমাদের কথা একটাই যে কলম ধরবে সে অবশ্যই ভুল করবে যে কথা বলবে তার দ্বারা ভুল হওয়া সম্ভব অবশ্যই তাই আমরা তাদের আলোকেই আজকে আমরা আলোচনা করব যে তাদের উস্তাদের বই আশ্চর্য বিষয় এটা যে এই বইটা শুরু হয়েছে জাল হাদিস দিয়ে সরি জাল না সরি আমাদের তাহাকিকে জৈফ হাদিস দিয়ে এ হাদিসটা শুরুই করেছে মানে হাদিসটার প্রথমে মুকাদ্দমা আলোচনা করার পরে এ হাদিসের প্রথম যে হাদিস সে হাদিসটাই জৈফ আমরা এই জন্য বলি যে আমাদের আল হাদিসকে তারা যে স্ট্যান্ডার্ডে মাপতে চায় তাদেরকে যদি আমরা মাপতে চাই হানাফি মাজাবের দেবন্দি বেরলবিদের বই যদি আমরা তাহকিক করতে লাগি তাদের যে প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় জৈব জাল মৌজু হাদিস আছে এর তো দৃষ্টান্ত মানে দেশ শেষ করা সম্ভব নয় গোটা বইগুলোই বাদ চলে যাবে তাদের বক্তার যদি ভুল ধরতে যাই এই হাফিজুর রহমান কুয়াকাটা আছে থেকে শুরু করে আরও যারা বক্তা আছে তাদের বক্তৃতার যদি ভুল ধরতে যাই গোটা বক্তৃতা বাদ পড়ে যাবে তা একটা বাংলাতে প্রবাদ বাক্য আছে যে সুস হয়ে মানে ঝাঁঝর হয়ে তুমি সূচের ফুটো খুঁজতে যাও তো তাদের বই থেকে আমরা আজকে আলোচনা শুরু করবো ধারাবাহিক পর্যায়ে ইনশাল্লাহ খুব লম্বা আলোচনা করব না আমাদের আজকের আলোচ্য বিষয় দলিল সহ নামাজের মাসাইল রেজাল করিম আবরারের একজন না পাঁচ পাঁচজন উস্তাদ মিলে বইটা রচনা করেছে লিখেছে মৌলানা আব্দুল মতিন আব্দুল মালিক তামিদুল মৌলা এবং আরেকজন আছে আবাকার জাকারিয়া বলে এই পাঁচ চারজন আরও কয়েকজন মিলে বইটাকে রচনা করা হয়েছে সংশোধিত বর্ধিত সংস্করণ আসেন এই বইটার প্রথম আদেশ খুলবেন একদম ফার্স্ট উনষাট নম্বর পৃষ্ঠাতে মুকাদ্দমার পরে উনষাট নম্বর পৃষ্ঠাতে আজান আর একামত প্রসঙ্গে আলোচনা করতে গিয়েছে একামতের বাক্যগুলো হানাফি ভাইরা দুইবার দুইবার করে দেয় আমাদের মাসালা দুইবার দেওয়া জায়েজ একবার দেওয়া জায়েজ এবং শেখ মুজাফর বিন মোহসেন হাফেজাহুল্লাহ তার জাল হাদিসের কবলে বইটাতে লিখেছে যে দুইভাবে জায়েজ তবে আমরা একটার পর একটাকে প্রাধান্য দিই আমরা বলি একবার বলাই এটা বেশি সুন্নাসম্মত তবে দুইবারের হাদিসকেও শেখ মুজাফর বিন মোহসেন হাফেজাহুল্লাহ তিনি জয়ী মানে তিনিও সহি বলেছেন এবং একবারে হাদিসকেও সহি বলেছেন এবং দুটো আমলযোগ্য তিনি বলেছেন তারপরেও এই হাদিসটা শুরু হয়েছে এই কামত একবার হবে না দুইবার দিয়ে তো এই মর্মে হানাফি মাঝাবে যেহেতু দুইবার করে একামত দেয় তার জন্য প্রথম একটা দলিল নিয়ে এসছে দলিলটা আপনারা পড়ে নেবেন পড়ার এখানে তারপরে আমি শেষ অংশটা পড়ছি তারপরে দেখাচ্ছি আপনাকে এখানে বলা হচ্ছে কি হ্যাঁ এখানে বলছে দেখেন এক পাশে দাঁড়িয়ে জোড়া জোড়া শব্দে আজান দিলেন এবং একামত দিলেন জোড়া জোড়া শব্দে আর কিছুক্ষণ মাঝখানে বসে রইলেন তিনি বললেন পরে বেলাল রদেলতলা আনু তা শুনলেও এবং তিনিও জোরে জোরে শব্দ আজান দিলেন এবং জোড়া জোড়া শব্দে একামত দিলেন এই মর্মে একটা আর উনষাট এবং ষাট নম্বর পৃষ্ঠাতে মৌলানা আব্দুল মতিন সাহেব তিনি একটি হাদিস রচনা করেছেন ষাট পৃষ্ঠায় গিয়ে তাকরিজ দিয়েছে যে হাদিসটা কোন গ্রন্থে আছে তিনি লিখেছেন এখানে মুসান্নাফ ইবনে আবি সাহেবা হাদিস নাম্বার দু হাজার একশো একত্রিশ তহাবি প্রথম খণ্ডের চারশত কুড়ি পৃষ্ঠা শেখ হুজাইমা তিনশো আশি লিল বাইহাকি হাদিস নাম্বার প্রথম খণ্ডের চারশো কুড়ি পৃষ্ঠায় এই হাদিসটা তিনি নিয়ে এসেছেন মানে তার বইয়ের প্রথম হাদিস আপনারা খুলবেন তো এই হাদিসটা তিনি নিয়ে এসেছেন নিয়ে এসে তিনি এখানে উল্লেখ করে দিয়েছেন এই হাদিসটা সর্বোচ্চ মানের সহি লেখকের মত হচ্ছে এটা যে এই হাদিসটা নাকি সর্বোচ্চ মানের সহি সুপ্রিয় শ্রোতামণ্ডলী আপনারা আশ্চর্য হবেন যে হাদিসটাকে তাদের বইয়ের প্রথমে নিয়ে এসেছে এবং দাবি করছে লেখক যে সর্বোচ্চ মানের সহি হাদিস এটাই হানাফি মাজাবের দুইবার একামত দেওয়ার পক্ষে এই হাদিসটাই স্বয়ং এই মুফতি সাহেব যে পাঁচজন বইটা লিখেছে তাদের অসুল অনুযায়ী জৈব আমি মহাদিসদের অসুল দিচ্ছি না আমি এই বইটা থেকে জৈব প্রমাণ করে দেখে দিচ্ছি কেন কারণ এই হাদিসের একজন রাবি আছে তার নাম হচ্ছে আমাস সুলাইমান বিন আমাস একজন রাবি আছে এই একবার দুইবার ইকামত দেওয়ার যে বর্ণনায় যে মুসান্নাফ থেকে নিয়ে এসেছে লেখক প্রথম হাদিস এই হাদিসের মূল মার্কাজি যে রাবি মাজদার যে রাবি সে রাবির নাম হচ্ছে সুলাইমান বিন আমাস এই সুলাইমান বিন আমাস প্রসঙ্গে সমস্ত মহাদ্দেশদের ঐক্যমতে তিনি মাসহুর বি তাদলিস তার উপরে তাদলিসের অভিযোগ আছে এবং যারাই মুদাল্লিসের ওপরে যারা রিজাল শাস্ত্র ব্যবহার করেছে এই সুলেমান বিন মুস আমাসের ওপরে তারা প্রত্যেকে বলেছে যে সুলেমান বিন আমাস তিনি সেকারাবি কিন্তু তিনি মুদাল্লিস ছিলেন তিনি তাদলিস করতেন বি মাসহুর বি তাদলিস কাসিরুত তারপরে অনেক রকমের ইবারত মজুদ আছে মানে এক কথাই সুলাইমান বিন মুস আমাস ইনি একদম নিঃসন্দেহে কোনো সন্দেহ ছাড়াই তিনি একজন মুদাল্লিস রাবি আমি বিশেষ করে বলবো যারা তাহাকে জানেন এবং আমার ভিডিও যারা শুনছেন আমাদের বিরোধী পক্ষ আছে আপনি একবার দেখে দেখেন আমার প্রসঙ্গে সমস্ত মহাদ্দিসরা একদম তার জীবনী আলোচনা করতে গিয়ে তাকে দেশের অভিযোগে অভিযুক্ত করেছে এখন আসেন আর এই হাদিস যে আমাস তিনি আনা আনা দিয়ে বর্ণনা করেছে এই সনদে এই যে এখানে দিয়েছে তিনটে ইবারত দিয়েছে একটা মুসান্নাব থেকে একটা তহবি থেকে একটা খুজাইমা থেকে একটা ভাইয়াকি থেকে চারটে সনদেই আমাস মজুদ আছে এবং প্রত্যেকটা সনদে আনা আনা দিয়ে বর্ণনা করেছে আর মুহাদ্দিসদের একটা গ্রহণযোগ্য ওসুল যে কোনো মুদালিস রাবি যদি আন আনা দিয়ে হাদিস বর্ণনা করে তার শ্যামা তসরি যদি পাওয়া না যায় সে হাদিসটা ঐক্যমতে জৈব একদম নির্দ্বিধায় জৈব আমি সেটা অন্য কোনো মহাদ্দিসের বই থেকে দেখাচ্ছি না আমি এই লেখকের বই বই থেকে দেখাচ্ছি এই দলিল সহ নামাজের মাসালেই এই অসুলটা দিয়েছে কিন্তু তাদের হাদিস বইয়ের প্রথম হাদিসটাই আজকে এই অবস্থা আসেন আমি আপনাকে শুধুমাত্র দেখিয়ে দিই যে মুদালিস রাবি প্রসঙ্গে আমাদের দলিস নামাজের মাসালে আমাদেরকে কি অসুল দিয়েছে সে অসুল থেকে হাদিসটা যে প্রমাণিত মানে নিজের কথা নিজের বিরুদ্ধে চলে যাচ্ছে আসেন আমি দেখিয়ে দিই একবার এ দলিস নামাজের মাসাইল মৌলানা আব্দুল মতিন সাহেব আমরা চলে আসলাম সাতাশি নম্বর পৃষ্ঠা আপনারা দেখে নিতে পারেন এইটটি সেভেন সাতাশি নম্বর পৃষ্ঠায় আহলাদিস দিয়ে একটা দলিল খণ্ডন করতে গিয়ে লেখক লিখছে আর স্বীকৃত কথা যে মুদালিস রাবি আন হতে বা থেকে শব্দ যোগ যোগে বর্ণনা করেন তবে সেটি অবিচ্ছিন্ন সূত্র বলে বিবেচিত হয় না মানে বিচ্ছিন্ন সূত্র সেটা এই হিসাবে সুলাইমান ও তাউসের মাঝে আরেকটি বিচ্ছিন্নতা সৃষ্টি হচ্ছে যার কারণে হাদিসটি হাসান হওয়ার দুষ্কর হয়ে পড়েছে মানে এইখানে লেখক যেটা বোঝাতে চাইছে যে সুলাইমান বিন মুসা ইনি একজন মুদালিস রাবি উনি এভাবে বোঝাতে চাইছেন আর তারপরে তিনি বোঝাতে চাইছেন যেহেতু তিনি একজন মুদালিস রাবি আর এই হাদিসটা আনানা দিয়ে বর্ণনা আছে অবশ্যই এই জন্যই এই হাদিসটা গ্রহণযোগ্য নয় এবং লেখক নিজে বলছে এখানে দুটো জিনিস মনে রাখেন ইকামত যে দুইবার দিতে হবে মৌলানা আব্দুল মতিন প্রথম যে হাদিসটা নিয়ে এসেছে এখানে একজন রাবি আছে তার নাম হচ্ছে আমাস তিনি মুদালিসরাবি আনানা দিয়ে বর্ণনা করেছে আর সাতাশি নম্বর পৃষ্ঠাতে লেখক আহ্লাদিসকে খণ্ডন করতে গিয়ে তিনি একটা ওসুল নিয়ে এসেছেন যে কোনো মুদালিসরাবি যদি আনানা দিয়ে বর্ণনা করে সেই হাদিসটা ইনকেতা সে হাদিসটা হাসান হতে পারে না অর্থাৎ এটা জৈব এবং জৈবও প্রমাণ করেছে তার মানে বোঝা গেল লেখকের কথা দ্বারা লেখকের প্রথম দলিল ই জৈব মানে আহ্লাদিসের বিরুদ্ধে আহ্লাদিসদের বিরুদ্ধে যেই দলিল প্রমাণ দিতে চেয়েছিলেন লেখক সেটা তাদের বিরুদ্ধে চলে গেছে এখন যেহেতু আলেসের দলিলকে জৈব বলতে হবে এই জন্য তিনি এই অসুলটা দিয়েছে কিন্তু তার কাঁধর যে অসুলটা পড়েছে লেখক বুঝতে পারেনি এখানকার খোলাসা কথা হচ্ছে এটা মৌলানা আব্দুল মতিনের অসুল অনুযায়ী তার বইয়ের প্রথম হাদিসটাই জৈব প্রথম হাদিসটাই জৈব আসেন দুই নম্বর জাস্টিস তাকি উসমানী হাফেজাহুল্লাহ তার দার্সে তিরমিজি আল কাউসার থেকে ছাপানো বাংলাদেশের অনুবাদ ওখান থেকে বের হয়েছে দ্বিতীয় খণ্ডের উননব্বই নম্বর পৃষ্ঠা সিরাতুল ফাতে ইমাম হোসেনে পড়তে হবে কি হবে না এই মাসালার আলোচনা করতে গিয়ে উবাদা বিন সামিতের যে হাদিসটা এসেছে ইমাম হোসেন সিরাতুল ফাতে পড়তে হবে এই হাদিসকে জৈব প্রমাণ করার জন্য এখানেও একখানা ওসুল দেয়া হয়েছে সেটা জাস্টিস তাকুসমানি পাঁচ নাম্বার কর্মীকে গিয়ে বলছে পাঁচ নাম্বার কর্মীকে আপনার যাদের আছে দেখে নেবেন তিনি বলছেন মাকুলের ছাত্র হচ্ছে ইবনে ইসাহাক সম্পর্কে পূর্বে যা বলা হয়েছে যে তার হাদিস আনা আনা সন্দেহযুক্ত আবু দাউদ অন্যান্য বর্ণনায় নাফে বিন মাহমুদ রয়েছেন তিনি অজ্ঞত পরিচয়ের প্রবল ধারণা এই যে তিরমিজি বর্ণনা মাখুল তার থেকে তাদলিস করেছে মানে এই ইবনে ইসাক নামক একজন রাবি তার উপরে আপত্তি করছে যে এই ইবনে ইসাহাক তিনি কি করেছেন তাবলিস করেছেন তার জন্য এই হাদিসটা জৈব এটা জাস্টিস তাক উসমানি বলছে মানে হানাফিদেরও অসুল কোনো মুদালিস রাবি যদি আন আনা বর্ণনা করে সেই হাদিসটা ঐক্যমতে জৈব এটা দার্সের তিরমিজি থেকে আপনাকে দেখালাম দ্বিতীয় খণ্ডের উননব্বই নম্বর পৃষ্ঠাল কাউসার থেকে ছাপানো তার মানে বলছে জাস্টিস তাক উসমানির কথা অনুযায়ীও দলিল সহ নামাজের মাসাল এ বইয়ের প্রথম হাদিস একদম নিতান্তই জৈব এটা কোনোভাবে দেবন্দীদের ওসুল দিয়ে এই হাদিসকে সহি প্রমাণ করা সম্ভব নয় আসেন তিন নম্বর পয়েন্ট এই বইটার নাম হচ্ছে হানাফি কেল্লার পোস্টমর্টে আমাদের পশ্চিমবাংলা থেকে ছাপিয়েছে নাসিউদ্দিন চাঁদপুরি সাহেব তিনি লিখেছেন তার বই হানাফি কেল্লা প্রথম খণ্ড একশো চল্লিশ পৃষ্ঠায় আহ্লাদিসের একটা দলিল খণ্ডন করতে গিয়েছে তারপর তিনি বলছেন যে তাদলিস মিথ্যার নামান্তর কোনো রাবি যদি তাদলিস করে তার সামাত্তাস না পাওয়া যায় তাহলে সে হাদিস সহি কোনোভাবেই নয় তার মানে নাসিউদ্দিন চাঁদপুরির কথা অনুযায়ীও দলিস নামাজের মাসালের প্রথম যে হাদিস প্রথমটাই একদম নিতান্ত জৈব দিয়ে শুরু করেছে আরেকটা দেখেন সুন্নিদের লেখা বই এটা হচ্ছে